বাড়িতে যে খালি কিতাবের কালেকশন রয়েছে আমাদের লাইব্রেরিতে যে কিতাবের কালেকশন রয়েছে মাঝাবি হুজুরকে পাঁচ বছর সময় দেব খালি হেডিং মুখস্ত করতে দিলে পারবে না বুঝেননি খালি হেডিং মুখস্ত করতে দিলে মাঝাবি হুজুরের ঘাম ছুটে যাবে এত কিতাব সে সংগ্রহ করেছে এবার যখন বাংলাদেশ থেকে যাই আমি বললাম এই তুই কবে আসছিস বলছে ভাই পনেরো তারিখ কি কিনেছিস বলছে দেড় লক্ষ টাকার বই অর্ধেক নিয়ে গিয়েছে অর্ধেক আছে আরে ইংল্যান্ড থেকে বাইবেল আনাই ও তেতাল্লিশ হাজার টাকা খরচ করে বুঝেননি কথা তো মোটামুটি ধারে কাছে গিয়ে যে টিকবো বলে আমাদের মনে হয় না ব্রাদার রাহুল কে হয় আপনার কে হয় আপনার নামের প্রথমে ব্রাদার নেই কেন ব্রাদার রাহুল আমরা একটা মসজিদ পরিচালনা করি রাবে হাসান জামে মসজিদ একটা আমাদের দাওয়াতি সংগঠন রয়েছে এ Isra Islamic social reformers association আমাদের এলাকায় জোরে আমিন বলতে হয় এটা সাড়ে চোদ্দশো বছর ধরে গোপন ছিল যখন আমি জোরে আমিন বললাম আমাকে মসজিদ থেকে প্রথম বের করে দেওয়া হয়েছে তো বের করে দেওয়ার আগের ঘটনা কি আমাকে ওই মসজিদের সেক্রেটারি যখন আমিন বলেছি তো নামাজের মধ্যে বলছে আসতে রে নামাজ শেখ হয়ে যাওয়ার পরে বলছে তুই কি শুরু করলি এটা আমাদের বাপ দাদা কোনোদিন করেনি তা আমি বললাম ওই যে মুসলিম শরীফ সাতশো দশ থেকে সাতশো পনেরো নম্বর হাদিস একটু খুলেন তো পরের দিন গিয়ে দেখছি মুসলিম শরীফই নাই আউট হয়ে গিয়েছে এভাবে যখন দাঁতের কাজ শুরু করলাম রাহুল আমার ছোট ভাইয়ের মতো ওকে ও আমার ছোট ভাইয়ের মতো ওর বড় বোনের সাথে আমার পড়াশোনা তো ও আর আমি দুজনের দাওয়াতের কাজ শুরু শুরু করলাম ওকে আমি একটা কথা মজা করে বললাম আমি বললাম যে তুই হিন্দুকে মুসলমান কর আর আমি মুসলমানকে মুসলমান করি বুঝেননি আমাদের বহু মুসলমান তারা মুসলমান না তা আলহামদুলিল্লাহ দুই ভাই আমরা পড়াশোনা শুরু করলাম অনেকে মনে করে আমরা একই পরিবারের একই ভাই আমার বাড়ির থেকে তার বাড়ির দূরত্ব দু কিলোমিটার ওই ইসরার যে আমাদের সংগঠন মসজিদ ওই মসজিদের আমি হচ্ছে এক্সিকিউটিভ সেক্রেটারি আর ও সেক্রেটারি কতটা কাছের বুঝতে পেরেছেন দুই ভাই একসাথে দাওয়াতের কাজ আমরা করছি তবে তার বিষয়ে একটা তথ্য আপনাকে দিই তার বাড়িতে যে খালি কিতাবের কালেকশন রয়েছে আমাদের লাইব্রেরিতে যে কিতাবের কালেকশন রয়েছে মাঝাবি হুজুরকে পাঁচ বছর সময় দেব খালি হেডিং মুখস্থ করতে দিলে পারবে না বুঝেননি খালি হেডিং মুখস্থ করতে দিলে মাজাবি হুজুরের ঘাম ছুটে যাবে এত কিতাব সে সংগ্রহ করেছে এবার যখন বাংলাদেশ থেকে যাই আমি বললাম এই তুই কবে আসছিস বলছে ভাই পনেরো তারিখ কি কিনেছিস বলছে দেড় লক্ষ টাকার বই অর্ধেক নিয়ে গিয়েছে অর্ধেক আছে আরে ইংল্যান্ড থেকে বাইবেল আনাই ও তেতাল্লিশ হাজার টাকা খরচ করে বুঝেননি কথা তো মোটামুটি ধারে কাছে গিয়ে যে টিকবো বলে আমাদের মনে হয় না আলহামদুলিল্লাহ তো দুই ভাই কাজ এভাবে চলছে আমাদের দুজনের জন্য প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ তবে তার নামের আগে ব্রাদার কেন এই তথ্যটা আমি ছাড়া কেউ জানে না কেন আমি তার বড় ভাই একদিন মজা করতে করতে বলছে ভাই আমার নাম তো রাহুল রাহুল শুনলে মানুষ মনে করে হিন্দু আদতে রাহুলের ব্যাপারে যে ভুল তথ্য আছে রাহুল হিন্দু না তার আব্বার নাম হচ্ছে বিলায়েত হোসেন কিন্তু এক সময় তার আব্বার বাড়ি ছিল বাংলাদেশ তা বিয়ে করার আগে ছিল হিন্দু তাহলে বিয়ে করার আগে হিন্দু থাকলে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলে রাহুল তো কখনো হিন্দু হতে পারে না মুসলমান বাপের সন্তান আলহামদুলিল্লাহ তো তারপরে এই তো এভাবে তাদের জীবন চলছে আমাদের জীবন চলছে এবার ওইখানে বসে কি দেওয়া যায় হট করে বসে bro Rahul B R O bro brother তো কি ব্রাদার ইমরান বলে একজন আছে তো ব্রো রাহুল তো ও করে দিল কি ব্রাদার রাহুল তা আমি মজা মজা করে বললাম যে তোর স্ত্রী যখন আসবে সেও কি বলবো নাকি ব্রাদার রাহুল না ভাই ব্রাদার দিলে একটা পরিচিতি হয় আরে মজা করতে করতে নামটা হয়ে গিয়েছে এই আর হায়দ্রাবাদের দ্বারা দিন প্রচার করে ওদেরকে অনেককে ব্রাদার বলে তো আমার নামের আগে ব্রাদার দরকার নাই আমি আপনাদের ভাই বাংলায় ঠিক আছে